সো হ্যালো বন্ধুদের সবাই কেমন আছে আশা করি ভালো তো চলে আসলাম তো একটা নতুন গেম নিয়ে মানে এটা আর ফ্রি ফায়ার গেম দেখছি না এটা একটা অন্য গেম অ্যান্ড নতুন গেম তো গেমটা দেখো অনেক দারুণ লাগবে তো এটা একটা ফাইটিং গেম হয়েছে তো এখানে একটা ক্যারেক্টার সিলেক্ট করতে বলছে মানে এই গেমের মূল লক্ষ্য হলো যে তোমার দেখো এখানে যেরকম নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে যাবে ইন্ডিয়া হলো নায়িকা নায়িকাকে ভিলেনরা কিডন্যাপ করে যাবে সেখানে বাঁচাতে হবে অনেক কয়টা মিশন আছে তো আমাদের ফার্স্ট লেভেল শুরু হয়ে গেল এটা মানে পাঁচটা পর্যন্ত লেভেল আসছে তো আমাদের ফার্স্ট লেভেল শুরু হলো পাঁচ লেভেল কমপ্লিট করতে পারলে কিন্তু নায়িকাকে উদ্ধার করতে দিয়ে দেবে ওখানে একেবারে তো আমাদের ফার্স্ট লেভেলে দেখতে পাচ্ছি এখানে কয়েকটা অ্যাবিলিটি মানে মার্কটা দেওয়া আছে তো দেখেন ভিলেন অলরেডি চলে আসছে একটা রেমেডি দিয়েছি তো এর পাঁচটা লেভেল আছে পাঁচ লেভেল কমপ্লিট করতে পারলে আমাদের হয়ে যাবে মানে ওখানে নায়িকাকে উদ্ধার করে ফেলবে তো আসতে মানে <clears throat> আমি আজকে পুরো লেভেলের ভিডিও দিলাম না কারণ ভিডিওটা অনেক বড় হবে মানে গেমটা অনেক বড় তো আজকে যত সম্ভব দুই লেভেল যাবে দুই লেভেল পর্যন্ত যাবে তো সে এরপরে আমি আস্তে আস্তে পার্ট হিসাবে পুরোটা দিয়ে দেব দেখো গেমটা কিন্তু দারুণ ভাই মানে ফোন হিসাবে মানে ফোনে খেলার মতন একটা বেস্ট গেম আর এসি চালবেটটা কালাইও তো চলো এখানে প্রথম যে ভিলেনগুলো আসলো সেখানে মেয়ে দিয়েছি তো এখান ও ভাই এটা উঁচু করে কাট তো চলো এটা নিয়ে নিয়ে এটা একটা মারার ওকে চলো একসাথে তিনটা করে আসছে যত সম্ভব প্রতিবার একসাথে তিনটা করে দেবে মানে তিনজন মারার পরে বাদ বাকি আবার তিনজন আসবে অথবা এখান থেকে চলে যেতে হবে মানে নেক্সট সাইডে যেতে হবে তাহলে একটা করে লেভেল শেষ হবে অ্যান্ড ভিলেন আসে যত সম্ভব মানে এগুলো তো এমনি নর্মাল আসে তাছাড়া মেন একটা বস আসে ভিলেনের বস আসবে এক জায়গায় <clears throat> আবে না তো চলো এটারে অলরেডি একটা ওকে তো সবাই শেষ দেখো এখান থেকে মানে এখানকার ফাইট হয়ে গেছে তো দেখা দিচ্ছে যে এখান থেকে বের হয়ে যেতে হবে এই সাইড দিয়ে বের হতে হবে তো এখানে আরোরা দেখা দিচ্ছে যে এমনি দিয়ে বের হয়ে যেতে হবে কতক্ষণ লাগতে পারে কি লেখা দিল জানো ঠিক দেখতে পাইনি ওকে তো দেখো আরেকটা আসছে আসতে এখান থেকে কিছু কেউ আসতে দেখা যাচ্ছে সামনে থেকে আসো আমার ফোনের সাউন্ড টু ঠিক করে নিই ওকে এখানে ও বোম্বাই ওকে তো এখানে অনেক কিছু মারার পাবে মানে ডিফেন্সের জন্য আছে আবার হাত ঘুষি পা দিয়ে মারা ঘুষি মারা মানে অনেক কিছুই আছে স্যার ডিফেন্সের জন্য আছে দুটা হাত মানে একশো টাকা ছোটো ডিফেন্সের জন্য আছে তো এখান থেকে ওহে हे দুজন কি লাগাই দিয়েছে বলো আবে নেই ব্রো তো চলো এটাও শেষ ওটাও শেষ অ্যান্ড একটা আছে বর্তমানে এখানকার তিনজনের ভেতরকার ও তো চলো একটা গ্রেনেড ওটাও শেষ হয়ে গেছে অলরেডি গ্রেনেড না রে ভাই আমি ফ্রি ফায়ার খেলতে খেলতে মানে গ্রেনেড পাওয়া আসতে শুধু তো এ কি হইলো ও এটা যে নৌকে তো চলো একটা কেস আমি দেখেন আমাদের ক্লাসে একটা অ্যাবিলিট অন হয়েছে যেটা দিয়ে মানে ফাইট দিলে একসাথে ফাইট দেবে ওরে সি মানে এটা যে অ্যারোটা এরা হয় তো সেটা আগুনের হয়ে গেছে মানে যে অ্যাবিলিটির আসতে এটা আগুনের হয়ে গেছে অ্যারো এরার সময় অ্যান্ড অন্য টাইমে হাত দিয়ে ঘুষে মারলে সরাসরি মারতে থাকবে যেখানে তোমাকেও মারতে পারবে না তো এই অ্যাবিলিটিটা হলো মানে আস্তে আস্তে অন হবে মানে যদি আমার হেলথের নিচে দেখা যাচ্ছে নীল কালারের একটাটা ওটা হলো এই অ্যাবিলিটি অনের এখানে কি আসতে একটা ও আগুন দাদা আমার অ্যাবিলিটি অন হয়ে গেছে যেমন সরাসরি মারবে শেষ তো চলো এখানে মিডি এসপি দিছে মানে মিডি ফুল করতে এসপিটা দিছে অ্যান্ড এখানে একটা শেষ হয়ে গেছে অলরেডি তো ও হো ভাই কি দিছে তো মায়ের ভূত বানাই দেবো না একটা অলরেডি দিয়েছি আবে সি সি সি ম্যাট ড্যামেজ হয়ে গেছে তো ওই দেখো এই কেমনে আসে ভাই সারাদিন লাগবে বোঝাতে ও শর্ট তো পিছন টানে ওরে ভাই কারা এগুলা ওই ওই ওই তো গেছে এটা শেষ অলরেডি শেষ হওয়ার কথা মানে এখন তো তেমন হার দেয়নি কারণ লেভেল প্রথমে শুরু তো সেজন্য হার তেমন দেয়নি ওকে দেখা যাক ও হো হো হো ভাই কি কেমন তো কেশাল্লা কি মরা ম্যান আসছে এটা পুরাই অদ্ভুত ওকে আর সি তো চলো এটা শেষ অলরেডি তো ভাই সিকন মানে সিকন দিচ্ছে তেমন সিকন আবার মোটা দিচ্ছে তেমন মোটাই মানে কি একটা অদ্ভুত তো চলো এখান থেকে আবার এই ব্যাটটা পেয়ে গেছে অ্যান্ড এই সাইডে দেখাতেছে আমাকে বের হয়ে যেতে হবে তো ওই সাইডে যেতে থাকি দেখা যাক কোথায় পোষায় যত সম্ভব সামনেই শেষ হয়ে গেছে অলরেডি দেখতে পাবে সামনে তো ম্যান আসবে এবার মার হবে রে ভাই ও হো হো হো সামনে তো কার আসছে এটা একটা শট আরে সি সক্কা হবে সক্কা হবে ব্রো ওকে ও ভাই <laughs> ভাই কখন কি ভাই মারছে তো জাস্ট মানে দারুণ একটা গেম আরে সি সি সি <clears throat> তো একটা শেষ অ্যান্ড এখানে একটা সুইও শেষ ও হো ও দেখলে আবার পেয়ে গেছি তো শর্ট লে ভাই <laughs> পুরাই আগুন তো সাইডটা নিয়ে কেউ আসছে এটা থুই আগে গ্যানেটটা শেষ করি তারপর ওটা নিই তাছাড়া ওটা হারা যাবে ও হু সবাই চলে আসছে রে ভাই উঠা উঠা উঠা উঠা উঠা উঠাও টেনিস ব্যাট ওকে একটা শেষ দুটা মানে শেষ টানা মানে পুরাই মার ভাই দে দানা দান ওকে চলো দুইটা গেছে তিনটা গেছে ভাই খালি এই দেখো এখানে বস আসতে আমাকে চ্যালেঞ্জ করছে আই উইল বি ইউ তো কাম ওকে তো মানে বস চলে আসতে দেখা যাচ্ছে এখানে বস কম দিয়ে আসছে দেখো একটা বস আসছে ওরে চলো বস একে দিয়েছি কি রে ভাই তুই ভাব মারবো না কিনা মারবো ওই দেখো বস ডিফেন্স করছে মানে খুব উহু ভাই কি দেওয়া দিচ্ছে বসটা তো এই ডি লেভেলের বস মানে এই যে লেভেলটা আছে এই লেভেলটার মানে এই বসটার মারলে লেভেলটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এটা পড়বে না মানে বস ওরা যেরকম পড়ছে এরকম সহজে বসটা পড়বে না দেখতে পাচ্ছি ও হো হো শালা কি মাড্ডায় দেয় তো এরা যেরকম দেখো মারলে পড়বে সেরকম বসটা কিন্তু পড়বে না সহজে ওই একবারে শেষ হলেই পড়বে দেখো ডিফেন্স করছে ভাই পলাইতেছে কেন দাঁড়া ভাই তুমি এত বস হয়েছো দাঁড়াও একটু খালি তোমার দিতাছি তো চলো এখানে একটা শেষ হয়ে গেছে ওরে বাবা তোকে দে মাহের এবার অ্যাবিলিটি অন হয়েছে এতে বস শেষ দেখো চলো বস গিয়েছে তো বস শেষ ওকে লুচার তো চলো এখানে বসটা শেষ হয়ে গেছে লেভেল দিয়ে দিয়েছে অলরেডি আমাদেরকে তো ফার্স্ট লেভেলের যে বসটা ছিল ওটা শেষ হয়ে গেছে লেভেল দেখতে পাচ্ছ চলে আসছে আমরা তো দেখা যাক এখান থেকে এই সাইডে তিনটা আসছে অলরেডি তো চলো ভাই সাপ বাঠাই বাসায় যাও যাও বেটা বাড়ি তো চলো আগে তাড়াতাড়ি করে ম্যাচটা শেষ করে দেবো মানে এবার বসলে মারা যাও তো বা ছেড়ে দিলে ওই এমনি ও হো মোটা কাক্কু কেমন চাও তো তাহলে একেবারে একেবারে শেষ হয়ে গেল রে আল্লাহ ম্যাটটা দেওয়ার আগেই শেষ হয়ে গেছে পুরোটা তো চলো হো হো হো আবার কি ব্যাটটা দিছে চলো এদেরকে আগে দিয়ে দিই তারপর ব্যাটটা নিব একটা রো ভাই শেষ তো এদের দুটো শেষ আবার আসবে এদের এক সাইডে আসতে মার ও রে সি সি সি হঠাৎ করে সামনে তেনে কেমন আসে মেরে দিয়েছে তো আর একটা হয় এদের দুটো দেখছি খালি মার লাথি আর একটা কই কখন আসবে নাকি সলিড ও আসছে কেবল ও আসতে সারাদিন তো চলো আসতে না আসতে পড়ছে টুইটারে কনফার্ম করে দিই কনফার্ম কি একেবারে শেষ করে দিয়ে মানে ফ্রি ফায়ার খেলতে তো বলে কনফার্ম তো ও হো হো তুই আসিস কখন তাই দেখি খা টুইটারে একবারে ও দেখি বেঁচে থাকলো তো শেষ ওকে আর একটা চলে আসছে তো দেখতে পাচ্ছি এখানে একটা ও দালে ভাই পুরা তো এখানে আমার এক ট্যাবলেট অন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি মারলে ভাই একসাথে অনেকগুলো দিবে ও দেখলাম এটা পুরো শেষ অ্যান্ড এখনো দুটো আছে এইখানে মানে একসাথে যদি তিনটা আসে তিনটার ভিতরে দুটা মানে একটা গেছে কেবল আর বোমটা আর এসে কেউ আসেনি পর্যন্ত এই দেখো এবার ওই ওটা নিয়ে আসছে আমি যেটা দিয়ে মারছিলাম ওটা ওই নিয়ে আসছে ও শট ভাই কি ম্যাটার দিয়েছিল কিন্তু আমি বেঁচে গেছি অলরেডি তো এটার কিন্তু জি মানে আজকে দুই লেভেল দিচ্ছে অ্যান্ড পরে কিন্তু তিন লেভেল অথবা এক দুই লেভেল করতে করতে মানে পুরো পুরো গেমটা দিয়ে দেবো মানে পার্ট হিসেবে আমি পুরো গেমটা দিয়ে দেবো তো আজকে পুরো গেমটা দিচ্ছে না কেন পুরো গেমটা দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেজন্য পুরো গেমটা দিচ্ছি না তো লেভেল হিসাবে দেবো মানে পার্ট হিসাবে দিয়ে দিচ্ছি দুই এক লেভেল করতে করতে পার্ট হিসাবে দিয়ে দেবো পুরো গেমটা চলো এটা কিছু ও ভাই পড়ার স্টাইল কি দিচ্ছে না ওকে তো আমাদের এখানকার ফাইট হয়ে গেছে দেখা যাচ্ছে আমাদের সামনে যেতে হবে তো দেখা যাক আমরা সামনে যাতে যাতে কত দূর যাওয়া লাগে আর কি এখানকে আবার কেমন ম্যান দেবে মানে আসতে যত লেভেলে যাবে তত কঠিন কঠিন ম্যান আসবে মানে তখন হলো এই দেখো এখানে দেখতে পাচ্ছ যেরকম চেঞ্জ হয়ে গেছে লাল কালার যে ড্রেসটা আছে ওটা যত সম্ভব আমাকে গ্রেনেড মারবে যে কাছের এক ধরনের যে একটা বোম আছে বোমটা মারবে মানে কাছের আগুন ধরার যে বোমটা আছে বোমটা মারবে তো চলে কতদিন আসে আগে তাই দেখি এই দেখো এই দেখো এ মারি দিয়েছে অলরেডি ই ভাই ওদের আগুন ওই পড়ছে তো এই মেন্ডার এই কাজ মানে কাছের এই বোমগুলো মারবে শুধু সে তো এটার আগে কনফার্ম দিয়ে দিই মানে কনফার্ম কি বলে এটার আগে একেবারে শেষ করে দিব ওকে শেষ এটা তো আর দুটোই আছে দেখা যাক ওই ভাই তো এখানে তো কেউ মেডিকেট দিয়ে দিয়েছিল তো আমার এ হেলথ মানে এমনি ফুল ছিল তো আর দেখো আমার অ্যাপেল টন হয়েছে মারো চলো এটাও গেছে এখানে কেন কী দেবে কী দেবে আর সি কোনো কাজেরই না তো চলো আর একটা লাগবে ওরে বাবা তো চলো ওরে মরছে আমার মরছে তো দেখা যাক এখানকার মানে তিনটা শেষ করলাম অ্যান্ড এখনও দুটো এখান থেকে তিনটা আসবে উরে ভাই এদের আর একটা কই এই দেখো ডিফেন্স ও না ডিফেন্সে রেখে কি ম্যাটটা খাচ্ছে আমি এই ফ্যাটের সময় কেউ লাগাতে পারবে না মানে এই ফ্যাট দিলে এক সাইডে তোমাকে যতই যে কেউ মারুক তোমাকে কোনো মানে লাগবে না স্পিকম হবে না তো যখন তুমি মার খাবে মানে হের দাঁত লাগবে তখন কিন্তু এটা বেশি বেশি দিবে তো এই দেখো এখান থেকে উঠছে একটা ওকে তো আর এটার দুটো করে লাগে এটা শেষ হবে তো তাহলে এটা অলরেডি শেষ হয়ে গেছে অ্যান্ড এখানকার একটা আছে দরকার এসপি দিয়ে দিল মানে মেডিকেট দিয়ে দিছে তারপর পিসে যাও কেন উহু ভাই কি ম্যাটটা দিছে তো চলে এখানে শেষ হয়ে যাবে অলরেডি ওকে শেষ তো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের আবার দাঁত বলছে সামনের দিকে তো এখানে মানে যে তিনটা তিনটা ছয়টা ম্যান মানে ইনিং আসছিল সেগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো এই সাইডে কিল আবার আসবে তো কতক্ষণ থাকা লাগবে ওকে নেট পার হয়ে গেছে মানে এখান থেকে ম্যান আসবে তো পিছে একটা আসছে যত সম্ভব সামনে দুটো সামনের একটা এ ভাই কাছের মরার পরে কিন্তু বোমরা মারছে কাছের বোমরা তো চলো এটারে মারতে থাকি লং টেনে মারবো কাছে তো এটার আগে শেষ করতে হবে কারণ কাছের বোমরা মারলে ডিস্টার্ব করবে খুবই তবে এবার উঠেছি সি এবার জাম করে গেলে সহজে লাগে না মানে জাম করে গেলে কাছে রোডের থেকে বাঁচা যায় এবার এরপরে কিন্তু আরও ভালো ভালো আসবে মানে যত আস্তে আস্তে লেভেল হবে তত ভালো ভালো ভিলেন আসতে থাকবে তো এখানকার একটা শেষ অ্যান্ড গেনেট প্রাইস একটা ওকে এটা দিয়ে দিলাম ও হো তো এটার এখনও অনেক এসপি আছে তো এই মনে শেষ হয়ে যাবে এবারে ওকে শেষ এটা তো আর একটা বেঁচে আছে দেখা যাক আর একটা ওকে মেডিকেট দিয়েছে মানে এসপি দিয়েছে তো এটার হচ্ছে এবার এই মেরে দিলে কনফার্ম হয়ে যাবে এটা তো ওকে শেষ তো এখান থেকে আবার তিনটা আসবে তো সম্ভব এখান থেকে কোন সাইডটা বাড়াবা হ্যালো এই দেখো এটি সাইডটা চলে আসছে দুটো অলরেডি আরে ভাই ওর ড্রাইভার দিয়ে পড়ছে সে আমার পুরো অ্যাবিলিটি পাওয়া গেল এটা খুবই তিন তিনটায় কি মারটা দিছে ওরে না তিনজনে যে কি মারলে দিছে তিনজন একসাথে ধরে তো ওকে আমার অ্যাবিলিটি ডাউন হয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে মারলেও প্রথমে একাই মেরে যাবে তখন তোমাকে মারা লাগবে না ও একাই মেরে দেবে ওরে শর্ট তো চল এখানে শুয়ে আছে এটা একটু লং থেকে এম করে মারতে হবে ওই দেখো ওটা তো পুরোটা শেষ হয়ে গেছে এখান থেকে পিছে যাইতেছে মারো এটা শেষ হবে কি তো ধরো ধরে মারবো সালা ডেলি কই তো চলে এবার কনফার্ম হয়ে যাবে যত সম্ভবই ওকে তো শেষ হয়ে গেছে তো দেখা যাক এবার সি কয়েকটা আসবে এগুলো আসলে মানে শেষ এখানকার দ্বিতীয় লেভেলটাও কমপ্লিট হবে এটার জন্য মানে এই তিনটা কিনতে পারলে এবার দুটো লেভেলটাও কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন গেমটার নাম আসলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো যে ভাই গেমটার নাম কি তাহলে একটা গেমটার নাম দিয়ে দেবো আমি তো গেমটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা নামেও খেলতে পারো দারুণ মজা পাবা গেমটা খেলে তো এখানকার যে লেভেলগুলো আছে শেষের টাইমে মানে অনেক হার্ড আছে তো দেখো একটা শেষ হয়েছে তো ও হো ব্যাটটা আবার পেয়ে গেছি তো এরকমই ছিল এখানে মেরে দিলে শেষ হয়ে যাবে গেমটা তো এই ছিল আমাদের আজকের গেম প্লেটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো গুড বাই